সামনে যে যেতে হবে অনেক দূরে সে কি তুমি জানো না এখানে হেমনা চলার পথে জানি আসবে বাধা বিঘ্ন না থাকে যদি পথে চলার গতি পাবে কিভাবে চলার পথে জানি আসবে বাধা বিঘ্ন না থাকে যদি পথে চলার গতি পাবে কিভাবে লোক আগের অভিমুখে দৌড়াতে হবে লক্ষ্যের অভিমুখে দৌড়াতে হবে সামনে যে পাবে তুমি বিজয় মুকুল সামনে যে পাবে তুমি বিজয় মুকুল এখানেই এখানে থেমো না বন্ধু এখানে থেমো না সামনে যে যেতে হবে অনেক দূরে সে কি তুমি জানো না এখানে হেমনা আধার কেটে হয় সকাল সে কথা সবাই তো জানে দিনের শেষে রাত্রি আসে আধার কেটে হয় সকাল সে কথা সবাই তো জানে দুঃখের পরে আসে সুখের সময় দুঃখের পরে আসে সুখের সময় এভাবে জীবন ধারা চলে এভাবে জীবন ধারা চলে এখানেই এখানে থেমো না বন্ধু এখানে থেমো না সামনে যে যেতে হবে অনেক দূরে সে কি তুমি জানো না এখানে থেমো সেখানে থেমো না এখানে থেমো না এখানে থেমো 车。 रात्रि todo. চলতে চাই Oh. তাই তো দুঃখ পেয়েছিও না প্রতিনিয়ত আমি খুশি দিও না পাবো যে দারুণ এসেছি প্রভু তোমার দাঁড়িয়ে চাই I'm Amun প্রভু তোমার দারে চাইতে কিছু হাতে ফিরার দিল না পাব যে দারুণরা এসেছি প্রভু তোমার দ্বারে চাইতে to হবে যে চিরকাল